হ্যাঁ আছে একবার করতে হবে হ্যাঁ সবাই মিলে একসাথে জি জি ভাই অসুবিধা না ভাই ডিম হয়ে গেছে Radio one two একটা সবাই উল্লাস করো তো ইয়া বলে নামাও Ready, one, two, Thank you.